শুধু গান নিয়েই একটা জীবন কাটিয়ে দিলেন কিশোর গানে ছিল তার জীবন গানই প্রাণ গান তার প্রাণে মিশে গেছে শৈশব থেকে তখন তিনি তৃতীয় শ্রেণীর ছাত্র মূলত গান শিখতেন বড় বোন ডাক্তার মার্শেলা শিখা বিশ্বাস উস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছেই শিখতেন তিনি বড় বোন যখন হারমোনিয়াম নিয়ে বসতেন কিশোর চুপ করে বসে থাকতেন পাশে তবলা বাজাতেন বড় ভাই দুই ভাই বোনের হারমোনিয়াম তবলা নিয়ে অনুশীলন করতেন দিনের পর দিন এভাবে চলছিল কিন্তু একসময় বড় দুজনকেই পাঠিয়ে দেওয়া হলো বরিশালে বোর্ডিং স্কুলে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কিশোর বলেছিলেন আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবার একসঙ্গে তিন ভাই বোনের লেখাপড়ার খরচ চালানো খুব সমস্যা এ কারণে দুই ভাই বোনকে পাঠিয়ে দেয়া হয়েছিল বোর্ডিং স্কুলে দুই ভাই বোন বরিশালে যাওয়ার পর উস্তাদ আব্দুল আজিজ বাচ্চু বাবাকে বললেন তাহলে ছোট এন্ড্রুকে দিয়েই দেওয়া হোক গান শেখার দিয়ে দেওয়া হোক গান শেখার জন্য বাবা সঙ্গীতের মোটামুটি সমঝদার ছিলেন তিনি হাসি মুখে রোজ সাইকেলে করে ছেলেকে সুর বাণী সঙ্গীত বিদ্যালয়ের উস্তাদজির কাছে গান শেখাতে নিয়ে যাওয়া শুরু করলেন চৌষট্টি সালে এভাবে সঙ্গীতের হাতে হাতেখড়ি হয়েছিল এন্ড্রোর এরপর মন দিয়ে শুধু দুটি জিনিসই করে যেতে হয়েছে তাকে লেখাপড়া আর সঙ্গীত গান আর লেখাপড়া সমান তালে চলছিল কোনোটাই ছাড় দেননি এন্ড্রো লেখাপড়া বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষাটাও নিয়েছিলেন পারিবারিকভাবে এভাবে অনার্স ফাইনালে এবং অনার্স শেষ বর্ষে মৌখিক পরীক্ষা নিতে ঢাকায় এক অধ্যাপক গেছেন এন্ড্রোকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গর্বিত ভঙ্গিতে রাজশাহী সিটি কলেজ কলেজের অধ্যক্ষ গর্বিত ভঙ্গিতে বলেছিলেন এ হচ্ছে আমাদের ছাত্র সিনেমায় গান গায় শুনে অধ্যাপক বললেন বাহ তাহলে ও মাস্টার্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়েই করুক তাহলে ওর গানের জন্য সুবিধা হবে শিক্ষক প্রস্তাব দিলেন ভালো সুযোগ বলা যায় তবে কাজে লাগানো গেল না মায়ের জন্য মা সবসময় বলতেন মাস্টার্স শেষ করার আগে আমি তোকে ছাড়ছি না ফলে মাস্টার্সের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনাতে ভর্তি হয়ে যেতে হলো এন্ড্রুকে এ প্রসঙ্গে জীবনকালের স্মৃতিচারণায় এন্ড্রু বলেছিলেন মা আমাকে খুব ভালো